ভিউয়ার্স আপনাদের দেখাবো আজকে টিক্সমা ক্যাননের আইপি সাতাশ বাহাত্তরের প্রিন্টারটি কী সমস্যা আছে তার সলিউশনটা কি সেটা দেখাবো তো আর দেরি করব না চলুন দেখি কি হয়েছে প্রিন্টারটি প্রথমে অন করব ও বাবা থেকে আমরা অফ করে আবার একটা অন করব তো বন্ধুরা দেখুন প্রিন্টারটির মনে হচ্ছে পাগল হয়ে গেছে যে এত জোরে বাড়ি দিচ্ছে মনে ভিতরে কোনো একটা সমস্যা তো চলুন আমরা দেখি প্রিন্টারটি কি প্রবলেম হয়েছে প্রিন্টারটা এখন করতেছি এখন বন্ধুরা আমরা প্রিন্টারটা খুলবো তো ড্রাম সিস্টেম আছে তো তো সাবধানে কাজ করতে হবে পেনটার যে সেন্সারটা ফলস হয়ে গেছিলো সেন্সারটা খোলা ছিল যার কারণে প্রিন্টটি হচ্ছিল না বাড়ি খাচ্ছিল তো আমরা এখন প্রিন্টারের সেন্সারটি লাগাবো তো বন্ধুরা আগের সেন্সারটি কীভাবে লাগাবেন সেটা দেখবেন ভিতর থেকে হেডের পাশ দিয়ে একটা সেন্সার আছে ওই ভিতর দিয়ে আপনি এই সেন্সারটি পরে নিতে হবে এই যে বেলটা এই বেলটা আপনার ওই হেডের পাশ দিয়ে একটা সেন্সার আছে ওই সেন্সারের ভিতর দিয়ে ঢোকা দেবেন এই কাজটা তো আমরা এখন বেলটি ঢোকাইছি তো এখন বেল্টে লাগাইছি এবার আমরা প্রিন্টারটা অফ করলাম অফ করার পরে আবার একটু অন করি তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি কিন্তু এখন ওকে হয়ে গেছে তো এই প্রবলেম ছিল প্রিন্টারটি আসলে আপনারা যারা না বুঝেন তারা আসলে মিস্ত্রির কাছে আনেন তো আমরা এখন এটা ঠিক করে দিছি এটা প্রিন্ট দেখি প্রিন্টারটির কোনো প্রবলেম থাকলে এখানে বোঝা যাবে আর কি প্রিন্টার জন্য একটা কাগজ ব্যবহার করি শুধুমাত্র একটা টেক্সট পেজ দিব আমরা যখন ক্লিন করা হয় তখন এই যে ড্রামের যে সিবিগুলো আছে এগুলো খুলে দিতে হয় তো আমরা এখন খুললাম না কারণ উনি আবার এখন নিয়ে যাবে যার কারণে আসলে প্রিন্টারটিকে প্রিন্টটি প্রিন্টারটি ঠিক করে তো আবার নিয়ে যাবে এই জন্য যা হচ্ছে কালি কালি সরিয়ে পড়ে তাই আর কি আমরা চিপগুলো খুললাম না সিবিগুলো খুললাম না তো উনি বাসায় গেলে বাসায় গিয়ে খুলে দেবে দিলে আপনার ওখান থেকে আপনার সবগুলো কালি আপনার এই যে নলে আছে নলগুলো নলগুলো পূরণ হয়ে যাবে তখন হেড ক্রিম দিলে বন্ধুরা দেখুন প্রিন্টারটা এখন আছে আলহামদুলিল্লাহ আমরা প্রিন্টারটি ওকে ব্যবহার করতে পারলাম দেখুন বন্ধুরা সুন্দর একটা ফিল্ম হয়েছে তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও অল্প একটু প্রবলেম ছিল যেটা না বুঝলে আসলে কিছু করা যায় না তো সার্ভিস পয়েন্টে দেখছি যেগুলো ছিল আসলে সেভাবে তো রাখা সম্ভব না ওনারা ঠিক করে দেবে টেকনোলজি পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও তো যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওগুলো তো আপনারা আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উপলব্ধি করুন আমরা যেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আল্লাহ হাফেজ